কি হচ্ছে কি কি কি তখন জানলো না দেখো ঠাকুমা দেখো এখন উঠে গেছে না আমার উঠে যাচ্ছে 馒头为啥没？